নমস্কার হারিয়ে যাওয়া ঝুমুর গান পর্ব পাঁচে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে অরূপ রায় সঙ্গে শিল্পী রথিন দাস এবং রঞ্জিত ঠাকুর আমরা তিনজনে মিলে আজকে একটি খুবই জনপ্রিয় খুবই বিখ্যাত একটি গান এবং সুনীল মাহাতোর রচিত এই গানটি আমরা শোনাব একটি দারুণ সুন্দর ঝুমুর গান সেটা আমরা আজকে শোনাতে তিনজনে মিলে শোনাচ্ছি সালে বনে কুহু দেলা পিয়াল বনে কুহু দেলা সাল বনে কুহু দেলা পিয়ালে বনে কুহু দেলা কুহু দেলা কনে মগুলে বনে মগুলে বনে মহুল বনে ছুপি কোন কুহু দেলা কনে মগুলে বনে মহুল বনে উঠালায় আলাতে ফুল মধুমাছি বেয়াকুল মধুমাছি বেয়াকুল খসাকে ফুলে খসাকে ফুলে মধুমাছি বৈশলি যতনে মুকুল বনে ছাতা মেলা বালি বালি গেলে কে বেলা বালি বালি গেলে কে বেলা এইসন দিনে এইসন দিনে কহি তুম নগিয়াবে কেনে মোগল বনে মোগল বনে ওই সনে রাখব কুল বহাই নদী কুলু কুল বহয় নদী কুলু কুল তুফান বানে তুফান বানে বহি গেলে কৈছে বাদ মনে মগুল বনে মগুল বনে মানায় মনা কাকরত নাই মানা কতেক লোকে কানা গোনা কতেক লোকে কানা মনে কানে কানে কগলকে শুনিলে যতনে মো বনে বহুল বনে সাল বনে কুহু দেলা পিয়াল বনে কুহু দেলা সাল বনে কুহু দেলা পিয়াল বনে কুহু দেলা কুহু দেলা কনে বহুল বনে বহুল বনে বনে নমস্কার